আসসালামু আলাইকুম লার্নিং অ্যান্ড আর্নিং টিমের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের আরো একটি নতুন এপিসোডে বন্ধুরা যে যে প্রান্তে বসে আজকের ভিডিওটি দেখছেন আমার অন্তর অন্তরস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের সকলের প্রতি আপনারা নিশ্চয়ই জানেন আমি আমার চ্যানেলের মধ্যে মির জবসের একটি ভিডিও দিয়েছিলাম যেখানে আপনি ভিডিও ওয়াচ করে অথবা যে কোনো ধরনের ভিডিও দেখে আর্নিং জেনারেট করতে পারতেন এবং পাশাপাশি আজকে যে ওয়েবসাইটটি পরিচয় করে দিতে যাচ্ছে সেখানেও সেম কিছু কাজ রয়েছে তবে কিছু ব্যতিক্রম রয়েছে এবং কিছু প্লাস পয়েন্টও রয়েছে এবং পাশাপাশি আজকে এখান থেকে যে ইনকামগুলো আপনি পাবেন সেই ইনকামগুলো খুব সহজে বিটকয়েন এবং পেয়ার এর মাধ্যমে উজ্জ্ব করে নিতে পারবেন এবং আরো একটি অপশন রয়েছে এজেন্টের মাধ্যমে স্টেপ বাই স্টেপ যে কোনো একটি ভিডিও দেখার পূর্বে আপনাকে প্রথমে মনে রাখতে হবে সেই অ্যাপস বা ওয়েবসাইটটি কতটুকু ট্রাস্ট রয়েছে সেটি যাচাই করতে হলে প্রথমত আপনাকে দেখতে হবে যে ওয়েবসাইট বা অ্যাপসটি কতদিন ধরে মার্কেটে রয়েছে তার রিভিউ কেমন এবং কখন থেকে সেটি রেজিস্ট্রেশন হয়েছে আশা করি এই বিষয়গুলো দেখলে এবং পাশাপাশি রিভিউ দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে সেটি মার্কেটে থাকবে থাকবে সো প্রথমে আমি চলে যাচ্ছি ট্রাস্ট পাইলটের মধ্যে ট্রাস্ট পাইলট এমন একটি ট্রাস্টের ওয়েবসাইট যে ওয়েবসাইটটির মাধ্যমে আমরা যে কোনো ওয়েবসাইট এর বিশ্বাসযোগ্যতা যোগ্যতা যাচাই করার জন্য ইউজ করে থাকি so pay park cap was এই ওয়েবসাইটের বিশ্বাসযোগ্যতা যাচাই করার জন্য আমি ট্রাস্ট পাইলটে চলে এসেছি ট্রাস্ট পাইলটে যখন আমি সার্চ দিলাম তখন দেখতে পাচ্ছি যে এখানে সেভেন্টি পার্সেন্ট এক্সেলেন্ট রিভিউ দেখা যাচ্ছে এবং অনেকেই কিন্তু এখানে গুড রিভিউ দিয়েছে আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন I think this website very safety super legit এবং এখানে রয়েছে প্রোভেন টু পে এবং সিমিলার টু মিট জবস এবং paper was out Ponzi scheme so এইখানে অনেকে কিন্তু রিভিউ দিয়েছে আশা করি রিভিউগুলো দেখে আপনি ট্রাস্ট অর্জন করতে পারেন বা বিশ্বাস যোগ্যতা অর্জন করতে পারেন সুতরাং আপনি অবশ্যই নেক্সট পেজে যেতে চাইবেন আমি নেক্সট পেজে যাওয়ার পূর্বে বরাবরের মতো অনুরোধ জানাবো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন যাতে সবার আগে latest learning and earning related ভিডিওগুলো পেয়ে যেতে পারেন সো ফিরছে একটু পরে সাথেই থাকুন অলরাইট সো আজকের কাঙ্ক্ষিত ইন্টারপ্রাইজের মধ্যে আপনি পেজ সরাসরি গুগলে সার্চ দেন পে পার ওয়াস লিখে তাহলে ইন্টারপেজে আপনাকে নিয়ে আসবে এখানে আসার পরে আপনি যে বিষয়গুলো দেখবেন সেটির হচ্ছে যে এখানে কতদিন ধরে তারা মার্কেটে রয়েছে আমি যদি স্কলিং করে চলে আসি এটি টু থাউজেন্ড টোয়েন্টিতে আপডেটেড হয়েছে এবং পাশাপাশি এখানে জব ডান হয়েছে প্রায় এক বিলিয়ন প্লাসের মতো এবং পে আউট হয়েছে প্রায় ফাইভ পয়েন্ট সেভেন মিলিয়ন এর মতো পাশাপাশি এখানে টোয়েন্টি থ্রি কান্ট্রি জয়েন করেছে এবং পাশাপাশি রেজিস্ট্রেশন ওয়ান মিলিয়ন প্লাস সুতরাং বুঝতেই পারছেন যে এটি মোটামুটি ট্রাস্টওয়ার্দি এবং অনেকে কিন্তু কাজ করছে এবং পাশাপাশি আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে যে কাজটি করবেন প্রথমে আপনাকে এখানে অ্যাকাউন্ট তৈরি করতে হবে সো সরাসরি আপনি লগ ইন বাটনে ক্লিক করবেন লগ ইন বাটনে ক্লিক করার পরে আপনি ইন্টারফেসে আসবেন আপনি যদি ইতিমধ্যে অ্যাকাউন্ট তৈরি করেন তাহলে অবশ্যই আপনি লগ ইন করবেন ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে আর যদি একেবারেই নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে আপনাকে ক্লিক করতে হবে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনি ইন্টারফেসে চলে আসবেন ফুল নেম দিতে হবে এরপর ইমেল অ্যাড্রেস দিতে হবে এরপর পাসওয়ার্ড দিতে হবে তারপর আপনি এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে দিবেন এখানে বাংলাদেশ সিলেক্ট করার অপশন রয়েছে আমি একটু স্ক্রলিং করি যদি চলে আসে তাহলে আপনি এখানে দেখতে পাবেন যে বাংলাদেশ সিলেক্ট করার অপশন রয়েছে এই যে বাংলাদেশ দেখতে পাচ্ছেন অর্থাৎ আপনাকে এখানে কান্ট্রিটা অবশ্যই সিলেক্ট করতে হবে এই যে বাংলাদেশ সিলেক্ট করেছি এরপর আপনাকে ফোন নাম্বার দিতে হবে ফোন নাম্বার দেওয়ার পরে আপনারা সচরাচর এগারো ডিজিটের মোবাইল নাম্বার ইউজ করে থাকে তার মানে জিরো এরপরে জিরো জিরো সহ অবশ্যই আমাদেরকে এগারো ডিজিটের ফোন নম্বর ইউজ করতে হয় সো জিরো ছাড়া আপনি এখানে লিখবেন ওয়ান থেকে শুরু করে বাকি ডিজিটগুলো আশা করি বুঝতে পেরেছেন এরপর আপনি এখানে রেফারেল কোড দিতে পারেন না নাও দিতে পারেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে যে রেফারেল কোডটি দেওয়া থাকবে সেটি ইউজ করতে পারেন অথবা নাও করতে পারেন সরাসরি আপনি গেট স্টার্টেড ফর ফ্রিতে যখন ক্লিক করবেন সরাসরি আপনি যে ইন্টারফেসে চলে আসবেন সেই ইন্টারফেসটি হচ্ছে এটি তার মানে আপনি অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারবেন দ্যাটস ইট এরপর আপনার কাছে চাইবে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি চাইলে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি প্রোভাইড করে আপনি তাদের সাথে কানেক্টেড হয়ে যেতে পারবে সো এরপরে আপনি লাভলিতে ক্লিক করবেন তার মানে আপনি অ্যাকাউন্ট তৈরি করে ফেলেছেন দ্যাটস ইট সো এই হচ্ছে মোটামুটি কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন সম্পূর্ণ প্রসেস আমি দেখিয়ে দিলাম যখন অ্যাকাউন্ট তৈরি করবেন তখন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে থ্রি বাই থ্রি তার মানে আপনি ডেলি তিনটি করে ভিডিও দেখতে পাবেন অর্থাৎ মিউজিক ফটো এবং ভিডিও ওয়াচ করে আর্নিং জেনারেট করার এখানে অপরচুনিটি রয়েছে পাশাপাশি যে অপরচুনিটিগুলো রয়েছে সেটি হচ্ছে যে আপনি যদি স্ক্রলিং করে চলে আসেন এখানে দেখতে পাচ্ছেন যে একটি লিঙ্ক তার মানে এটি হচ্ছে রেফারাল লিঙ্ক আপনি বিভিন্ন ধরনের Facebook group WhatsApp group Twitter group বা জিমেল এর মধ্যে অথবা এখানে জিমেল প্লাস লিস্ট আপনি এই ক্ষেত্রে এগুলোতে যদি আপনি আপনার লিঙ্কটি শেয়ার করেন তাহলে অবশ্যই আজীবন আপনি zero point zero five dollar করে পাবেন তার মানে আপনি এখান থেকে আজীবন ইনকাম করার সুযোগ পাচ্ছেন পাশাপাশি আপনার এই যে লিঙ্কটি এই লিঙ্কটি ব্যবহার করে সাইন আপ যদি কেউ করে তাহলে তারা অবশ্যই ফাইভ ডলার করে পাবে দ্যাটস ইট অর্থাৎ এখানে এটি এটি ব্যতিক্রম অন্যান্য ওয়েবসাইট থেকে আশা করি বুঝতে পেরেছেন এবার চলে আসি কিভাবে কাজ করে আর্নিং করবে সেটি আমি দেখাচ্ছি সো প্রথমে আপনাকে তারা কিন্তু শুধু চোদ্দ দিনের জন্য একটি প্ল্যান দিবে তার মানে আপনি ফ্রিতে কাজ করবেন চোদ্দ দিন এরপরে আপনি চাইলে প্যাকেজটি কিনে বা প্যাকেজটি ক্রয় করে আপনি আপডেটেড করে এখান থেকে আর্নিং জেনারেট করতে পারেন আরো বেশি করে আশা করি বুঝতে পেরেছেন তবে আপনাকে মনে রাখতে হবে যে প্যাকেজ ক্রয় করার পূর্বে আপনাকে ভেবে চিনতে তারপর কাজ করতে হবে কেননা ইংলিশে একটি কথা রয়েছে লোক বিফোর ইউ লিভ ভাবিয়া করিও কাজ সুতরাং আপনাকে এখানে ভাবিয়া করিও কাজ এই মেথডটি অ্যাপ্লাই করতে হবে যে কোনো ওয়েবসাইট বা অ্যাপসে ইনভেস্ট করার পূর্বে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যে এ টু জেড সবকিছু অর্থাৎ ট্রাস্ট ট্রাস্টওয়ার্দি রয়েছে কিনা সো প্রথমে আমি চলে যাচ্ছি যে মিউজিক মিউজিকে যদি আমি ক্লিক করি তাহলে অবশ্যই আমার সামনে এই ধরনের অনেকগুলো মিউজিক দেখতে পাচ্ছেন এখানে মিউজিকগুলো যদি আপনি প্লে করেন তাহলে অবশ্যই আপনি ক্রেডিটটুকু আর্নিং করতে পারবেন সো এখানে আমি যদি লাইক দিই তাহলে অবশ্যই লাইকের এগেনস্ট আমি zero point two five credit আমার অ্যাকাউন্টে জমা হয়ে গেছে দ্যাটস ইট এতটুকু অর্থাৎ এখানে আমি মিউজিকটি প্লে করার এগেনস্টে আমি এখান থেকে আর্নিং করেছি তার মানে মিউজিক যদি আপনি শুনেন তাহলে এখান থেকে আর্নিং করতে পারবেন এখানে আমার zero point two five dollar earning হয়েছে আগে ছিল zero point five five zero dollar total আমার zero point seven five dollar earning হয়েছে এইভাবে যে মিউজিকগুলো রয়েছে সেই মিউজিক এগুলোর সোনার এগেনস্টে আপনি নির্ধারিত ডলার টুকু পেয়ে যাবেন এরপরে রয়েছে ফটোস আপনি এখানে অনেকগুলো ফটো দেখতে পাবেন যে ফটোগুলো ভিউ করার মাধ্যমে তার মানে দেখার মাধ্যমে এখান থেকে আপনি আর্নিং করতে পারবেন সো আপনাকে অনুরোধ জানাবো এই কাজগুলো খুব সহজ এবং এই কাজগুলো করে করে আপনি আর্নিং করতে পারবেন সো এখানে আমি লাইক দিলাম লাইক দেওয়ার এগেনস্টে এখানে you daily task limit is finished অর্থাৎ আমি এখানে টোটাল তিনটি কাজ করতে পারবো সেটি মিউজিক হোক ফটো হোক অথবা ভিডিও হোক দ্যাটস ইট এরপরে ভিডিও চিত্রে আমি ক্লিক করি ভিডিওস এর মধ্যে অনেকগুলো ভিডিও চলে আসবে এই ভিডিওগুলো দেখার মাধ্যমে আমি নির্ধারিত পয়েন্টগুলো পেয়ে যাব তার মানে চব্বিশ ঘন্টার মধ্যে আপনি টোটাল তিনটি কাজ এখান থেকে ফ্রিতে করতে পারবেন চোদ্দ দিন পর্যন্ত দ্যাটস তো টোটাল আমার আর্নিং হয়েছে zero point seven five dollar আমি যদি একটু ড্যাশবোর্ডে চলে যাই তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি কি পরিমাণ আর্নিং এখান থেকে পেয়েছি তো এখানে দেখা যাচ্ছে তিনটি কাজ করার এগেনস্টে আমি zero point seven five dollar পেয়েছি তার মানে একটি মিউজিক একটি ফটো এরপর একটি ভিডিও তার মানে এই তিনটে কাজ করার এগেনস্টে আমি total zero point seven five dollar earning করেছি টোটাল চব্বিশ ঘন্টার মধ্যে আপনি তিনটে কাজ পাবেন এটি হচ্ছে ফ্রি মেথড এবার যদি আপনি প্যাকেজটা নিতে চান তাহলে আপনাকে ক্লিক করতে হবে এই প্যাকেজের মধ্যে প্যাকেজে আসার পরে আপনি এখানে বেশ কয়েকটি প্যাকেজ দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ প্যাকেজ আমি আপনি নিতে পারবেন ছয় মাসের জন্য আপনি যদি নেন তাহলে আপনাকে চুয়াল্লিশ ডলার খরচ করতে হবে সেক্ষেত্রে আপনি সুযোগ সুবিধা কি পাচ্ছেন প্রথমে আপনি যদি চুয়াল্লিশ ডলার কাজ চল্লিশ ডলার নিয়ে প্যাকেজটি নেন তাহলে নিশ্চয়ই আপনি এখানে টাক্স পাবেন ডেলি পাঁচটি করে এবং ছয় মাস পর্যন্ত এবং amount per tasks zero point twenty five dollar করে পাবেন এবং referral earning zero point twenty five dollar করে referral activities zero point zero five dollar তার মানে আপনার রেফার ইউজ করে কেউ যদি সবসময় অ্যাক্টিভ থাকে তাহলে তার এগেনস্ট আপনি zero point zero five dollar করে পাবেন income per day one point three five dollar তার মানে আপনি যদি ওয়ান ডলার 1.25 ডলার করে ডেলি হিসাব করেন নিশ্চয়ই আপনি মাস শেষে অবশ্যই এখান থেকে দেখতেই পাচ্ছেন আপনি যখন প্যাকেজ ক্রয় করবেন তখন আপনি প্রতি মাসে thirty seven point five zero dollar করে পাবেন সো আমি ক্যালকুলেটার ইউজ করছি আপনার আর্নিং এর পরিমাণ কত হয় সেটি আমি এবার দেখাচ্ছি আশা করি বুঝতে পারবেন প্রতি মাসে যদি সাঁত্রিশ দশমিক পাঁচ শূন্য ডলার করে হয় তাহলে আপনি প্রতি ডলারের জন্য যদি বেঙ্গলি বাংলাদেশি টাকায় চুরাশি টাকা হিসাব করেন তাহলে টোটাল কত টাকা হয় আমি হিসাব করে দেখাচ্ছি তার মানে আপনি তিন হাজার পঞ্চাশ টাকা করে পাচ্ছেন অর্থাৎ একটি প্যাকেজ ক্রয় করার মাধ্যমে আর এইভাবে যদি প্রতি মাসে যদি তিন হাজার পঞ্চাশ টাকা করে পান তাহলে অবশ্যই আপনি যদি ছয় মাস হিসাব করেন টোটাল কত আসে সেটি আমি দেখাচ্ছি টোটাল আপনি আঠারো হাজার নয়শত টাকা করে পাচ্ছেন তার মানে আপনি এক চল্লিশ ডলার খরচ করলে আপনি ছয় মাসের জন্য প্রায় উনিশ হাজার টাকা করে এখান থেকে আর্নিং জেনারেট করতে পারছেন অনায়াসে দ্যাটস এতটুকু এখন মূল ব্যাপার হচ্ছে যে অনেকে কিন্তু রিক্স নিতে চায় না আবার অনেকে কিন্তু রিস্ক নেয় আবার এমনও আছে যে রিক্স নিয়ে কিন্তু অনেক ফেলিওর হয় আমি এই ব্যাপারে এই কথাটা বলার অর্থ হচ্ছে যে যে কোনো একটি প্যাকেজ ক্রয় করার পূর্বে আপনাকে ভেবে চিনতে দেখে তারপর ইনভেস্ট করতে হবে তার মানে অনেক ওয়েবসাইট রয়েছে যে কতদিন পরে কিন্তু তারা চলে যায় এক্ষেত্রে আমরা যারা ইউটিউবার রয়েছি তাদের কিন্তু কিছু করার থাকে না কিন্তু আপনারা অনেকে না বুঝে আমাদের কমেন্ট বক্সে বাজে বা নেগেটিভ কমেন্ট করেন আপনাদের কাছে আমরা ক্ষমা চাচ্ছি যে এই ধরনের নেগেটিভ রিভিউ অথবা নেগেটিভ কমেন্ট থেকে আপনারা আমরা অবশ্যই পানা চাই কেননা আপনারা অবশ্যই বুঝে শুনে যদি ইনভেস্ট করেন তাহলে আপনারা নিজ দায়িত্বে করবেন এক্ষেত্রে আমাদের কিছু করার থাকবে না আমাদের কাজ হচ্ছে যে কোনো ওয়েবসাইট বা অ্যাপস কতটুকু ট্রাস্ট ওর্দি সেটা আপনাদেরকে ইনফরমেশন দেওয়া দেওয়ার সিট এতটুকু এভাবে আপনি চাইলে চুয়াল্লিশ ডলার খরচ করে ছয় মাসের জন্য নিতে পারেন এরপরে এখানে নাইনটি নাইন ডলার একটি প্যাকেজ রয়েছে এরপর hundred twenty two point six hundred sixty six এবং নাইন হান্ড্রেড তার মানে ডলার ইনভেস্ট করে কিন্তু আর্নিং করার অপরচুনিটি আপনি এখান থেকে পাচ্ছেন এবং অনেকে এখান থেকে আর্নিং জেনারেট করতে পারছেন সো প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে আপনি যদি ডলারের প্যাকেজটি নিতে চান তাহলে এখানে আপনাকে প্রসিড টু পেমেন্টের মধ্যে ক্লিক করতে হবে এরপর আপনি এখান থেকে পেয়ার তারপর কয়েন্স ডট পিএস আপনি সিলেক্ট করে দিতে পারেন অথবা পারফেক্ট মানি থাকলে তাও আপনি সিলেক্ট করে দিতে পারেন এবং আপনি যদি এজেন্টের মাধ্যমে নিতে চান তাও কিন্তু পারবেন দ্যাটস ইট এতটুকু সো আমি বিট কয়েন সিলেক্ট করে দিলাম বিট কয়েন সিলেক্ট করার পরে আপনাকে মনে রাখতে হবে যদি বিটকয়েনের বিটকয়েনের সাথে আপনার অ্যাকাউন্টটি কানেক্টেড না থাকে তাহলে অবশ্যই সরাসরি আপনি কয়েন বেসের মধ্যে যাবেন কয়েন বেসে যাওয়ার পরে একটি অ্যাকাউন্ট খুলে ফেলবেন তারপর আপনি সেখান থেকে একটি অ্যাড্রেস পাবেন এবং সেটি কানেক্টেড করে নিতে পারবেন এই পেজে আসার পরে আপনি প্রয়োজনীয় যে ইনফরমেশনগুলো তারা চেয়েছে প্রথমত first name last name email address এরপরে এখানে কমপ্লিট চেক আউট এটি চেক আউটে ক্লিক করলে তখন আপনি প্যাকেজটা ক্রয় করে ফেলতে পারবেন অনায়াসে এই কাজটুকু আপনি খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন দ্যাটস ইট এতটুকুই অর্থাৎ কিভাবে এখানে এখান থেকে প্যাকেজ ক্রয় করবেন সেটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম খুব সহজে অনায়াসে আপনি এখান থেকে প্যাকেজটা ক্রয় করে কাজ শুরু করতে পারবেন সো এখানে আসার পরে প্রথমত বিকাম এজেন্টে যদি আপনি ক্লিক করেন তাহলে এজেন্ট হতে হলে যে ক্রাইটেরিয়া গুলো আপনাকে ফিল আপ করতে হবে সেই ক্রাইটেরিয়া গুলো তারা এখানে দিয়েছে আপনি সরাসরি চাইলে এজেন্ট হিসেবে এখান থেকে কাজ করতে পারবেন দ্যাটস ইট এতটুকুই এরপরে আপনি যদি আর উইড্রো করতে চাইলে অবশ্যই আপনাকে এখানে উইড্রোতে ক্লিক করতে হবে এবং উইড্রো করার জন্য তারা কিন্তু এখানে যে সময়টুকু দিয়েছে আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ড্যাশ আওয়ার্স মিনিট সেকেন্ডস এই নির্ধারিত সময়ের মধ্যে আপনাকে সেই উইড্রোটা করে নিতে হবে দ্যাট সেটা এতটুকুই এখানে দেখানো কিছু আর্ন নেই তবে আপনাকে মনে রাখতে হবে আপনি নিজ দায়িত্বে যদি এখান থেকে প্যাকেজ করে নেন তাহলে সেটি সম্পূর্ণ আপনার স্বাধীনতা বা আপনার ব্যাপার আপনাকে বুঝে শুনে দেখে কাজ করতে হবে সবকিছু যদি আপনি বুঝেন তাহলে অবশ্যই আপনি বেনিফিটেড হবেন আশা করি বুঝতে পেরেছেন তো ভিডিওটি আশা করি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগেই থাকে কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন পাশাপাশি যে বেলাইকনটি দেখতে পাচ্ছেন এ ধরনের অ্যামেজিং ভিডিও পেতে চাইলে লার্নিং অ্যান্ড আর্নিং টিপটি শেয়ার করুন বেশি বেশি লাইক দিন এবং কমেন্ট থাকলে কমেন্ট বক্সে জানাবেন আশা করি পরবর্তী নতুন কোনো ভিডিও যাতে আপনার মিস না হয় সবসময় কানেক্টেড থাকবেন এবং আপনার জন্য যদি কোনো স্পেশাল ভিডিও থেকে থাকে যদি তৈরি করতে বলেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি অবশ্যই আন্তরিকভাবে চেষ্টা করব আপনার অনুরোধ রক্ষা করা সো ভালো থাকবেন সুস্থ থাকবেন সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিভির সাথে জুড়ে থাকবেন I'll catch you guys in my next video till then take care